প্রিয় দর্শক কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঠিক নিউজের নিয়মিত আয়োজন সময় আলাপনে আপনারা সবাই জানেন যে বগুড়াতে উপনির্বাচন চলছে সংসদ উপনির্বাচন এটা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের কথা হচ্ছে আর ঠিক এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সম্মানিত অতিথি জনাব ফজলুর রবি মিথুন ভাইকে ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ হ্যাঁ, আমি ভালো আছি মিথুন ভাই যিনি হচ্ছেন সাবেক সাংবাদিক বগুড়া জেলা ছাত্রলীগ এবং বর্তমানে আপনি যুবলীগের সক্রিয় একজন কর্মী হিসেবে কাজ করছেন তো আমরা সরাসরি জন্য আমরা আলোচনায় চলে যাই তো বগুড়া সদর থেকে এবার সংসদ সদস্য হিসেবে সদর দলীয় মনোনয়ন পেয়েছেন জনাব রাগেবুল হাসান রিপু তো রিপু ভাইকে আসলে প্রার্থী হিসেবে আপনি করে দেখছেন প্রথমেতেই আমি বলবো বিগত দিনে বগুড়ায় আওয়ামী লীগের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নির্বাচিত অতীতে হয় নাই আজকে সংসদ উপনির্বাচন এই নির্বাচনে আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী লক্ষ কোটি জনতার প্রিয় নেত্রী উনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন নৌকা প্রার্থী হিসেবে বগুড়ায় যে উপনির্বাচন সেই নির্বাচনে আমার প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জননেতা জনাব রাগিবুল আহসান রিপু উনি অত্যন্ত সৎ একজন ব্যক্তি আসলে ওনার তুলনা শুধু উনি ওনার সঙ্গে কারো তুলনা করা যায় না আমি শুধু এটুকুই বলবো একটা বিষয় নিয়ে একটু বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে যে সরকার দলীয় আরেকজন প্রার্থী বিদ্রোহী প্রার্থী বলি আমরা বা স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছেন তো এই বিষয়টা নিয়ে আসলে দলীয়ভাবে মানে মাঠ পর্যায়ে ভোট করতে গিয়ে কোনো প্রবলেম হচ্ছে আসলে আওয়ামী লীগ জনগণের সংগঠন সকল বাধা উপেক্ষা করে আওয়ামী লীগ বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের জনগণের ভাগ্যের উন্নয়ন করে যাচ্ছে আমরা সকলেই জানি সেদিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে আওয়ামী লীগের কাছে আসলে কোনো বাধায় বাধা না যত বাধায় আসুক আওয়ামী লীগ সেগুলিকে অতিক্রম করে এগিয়ে যাবে এর আগে যেহেতু বগুড়া সদর থেকে কখনো আওয়ামী লীগ দলীয় কোনো এমপি নির্বাচিত হননি এটাকে সবাই বিএনপি খানি বলতো একটা সময় এখন পরিস্থিতি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এই সময়ে এসে যদি রাকিবুল হাসান আচ্ছা, রিপু ভাই নির্বাচিত হন তো উনি হবেন প্রথম আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য বড় সদরের জন্য তো ওনার কাছে আপনার এক্সপেকটেশন বা আসলে একজন আওয়ামী সংসদ সদস্যের কাছে মানুষের কি ধরনের আশা থাকতে পারে আপনারা সবাই জানেন আমরা জানি বগুড়াবাসী যারা সচেতন নাগরিক সবাই আমরা জানি বগুড়ায় বিএনপি অতীতে যে সকল জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দিয়েছেন আপনি অতীতকে দেখবেন ওনারা বাহিরে থেকে ভাড়া করে নিয়ে আসে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারকে ওনারা বাইরে থেকে নিয়ে এসে এখানে এমপি করেছিলেন ব্যারিস্টার মওদুদকে করেছিলেন মির্জা ফখরুল সাহেবকে করেছিলেন সিরাজ সাহেবকে করেছিলেন দেখা যায় যে এ সকল বাইরে থেকে ভাড়াটে লোক নিয়ে এসে এমপি নির্বাচিত করে বগুড়ার সাধারণ মানুষ এই এমপিদেরকে কখনো চোখেই রেখে নাই কাছে যাওয়া তো দূরেই থাকলো জনগণের সেবা নেওয়া তো দূরেই থাকলো মানুষ এ সকল এমপিদের কাছেই যেতে পারে নাই অত্যন্ত দুর্ভাগ্য বগুড়াবাসী আমরা এবারে সেদিক থেকে একজন স্থানীয় মানুষ একদম বগুড়ার খাঁটি মানুষ নৌকার প্রার্থী জনাব রাগিবুল আহসান রিপু উনি সংসদ সদস্য নির্বাচিত হলে বগুড়ার যে উন্নয়ন কাজ যেগুলি প্রথমত আমাদের চোখে পড়ে বগুড়ায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা এটি শুধু বগুড়াবাসী প্রাণের দাবি নয় বগুড়ার সাধারণ ছাত্রছাত্রীদের প্রাণের দাবি বগুড়ার যে যানজট সমস্যা এই সমস্যাটুকু একমাত্র আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যই এই সকল সমস্যার সমাধান করতে পারে পাশাপাশি বগুড়াকে শিল্প উন্নয়নে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মের সংস্থান সৃষ্টি করার জন্য আমি প্রত্যাশা করি বগুড়ায় এই উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নৌকার প্রার্থী জনাব রাকিবুল আহসান রিপুকে বগুড়ার মানুষের ভোট দিয়ে নির্বাচিত করে রাকিবুল আহসানের হাত ধরে বগুড়ার যেন উন্নয়ন হয় সেই উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করা এটি আজকে শুধু বগুড়াবাসী নয় অন্যান্য জেলার মানুষও তাকিয়ে রয়েছে যে বগুড়ায় যে উপনির্বাচন এই নির্বাচন আওয়ামী লীগ দলীয় প্রার্থী নির্বাচিত হলে বগুড়ার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে আমি প্রত্যাশা করি বগুড়াবাসী সঠিক সিদ্ধান্ত নেবে সময়ের দাবি আমরা পিছিয়ে পড়ে থাকতে চাই না রাগিব আমরা একটা বিষয়ে একটু বলতে চাই সেটা হচ্ছে যে রাকিবুল হাসান দীপু ভাইয়ের সাথে আসলে আমাদের আরো বেশ কয়েকজন এখানে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তো প্রতিযোগী হিসেবে আসলে আপনারা কাকে নিয়োগ দেখুন প্রতিযোগিতা থাকবেই প্রতিযোগিতা না থাকলে বিজয়ের আনন্দ উপভোগ করা যায় না তো সেদিক থেকে বিবেচনা করলে প্রতিযোগিতা বা প্রতিযোগী হিসেবে যে কেউ প্রতিযোগী হতে পারে ছোট করে দেখা আমি মনে করি উচিত নয় ধন্যবাদ আর একটা বিষয় নিয়ে প্রচলিত কিছু ভ্রান্ত ধারণায় বলি আমরা বা মানুষের মনে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে আসলে ভোট কেন্দ্রে যাওয়ার কোনো উপায় নেই বা ভোটাররা যেতে পারছে না আগে ভোট হয়ে যাচ্ছে তো এই জায়গা থেকে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনি কি বলতে চান গাইবান্ধা উপনির্বাচন হয়েছে সেখানে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল ঠিক তেমনি বগুড়ার নির্বা উপনির্বাচনে এখানে জননেত্রী শেখ হাসিনা একটি স্বচ্ছ সুন্দর নির্বাচন উপহার দিবেন এবং প্রশাসনও সেদিকে নজর রাখবেন আমি বগুড়াবাসীকে বলবো বগুড়াবাসী বগুড়ার ভোটার যারা তারা কেন্দ্রে ভোট কেন্দ্রে যাবেন সুষ্ঠুভাবে ভোট দিবেন প্রার্থী থাকবেই হরেক রকম প্রার্থী থাকবে অনেকেই থাকবে ভোটারদের উচিত তার ভোট ভোট কেন্দ্রে গিয়ে প্রয়োগ করা ঘরে বসে না থেকে ভোট কেন্দ্রে সকল ভোটারকে আমি ভোট দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যেহেতু আমরা একবার প্রথম দিকে শুনেছিলাম যে ইভিএমের মাধ্যমে ভোট হচ্ছে তো পরবর্তীতে আমরা আবার শুনতে পাচ্ছি যে ব্যালটের মাধ্যমেই নির্বাচন হবে সো ভোটারদের আসলে না বুঝতে পারার বা ভোট দিতে গিয়ে কোনো ঝামেলার সম্মুখীন হওয়ার আসলে কোনো আশঙ্কা নেই তো আপনি আসলে ভোটারদের কাছে বা আমাদের সাধারণ মানুষ যারা নির্বাচনের সাথে একাত্মতা ঘোষণা করেছে সম্পৃক্ত আছেন তাদের উদ্দেশ্যে লাস্ট কিছু বলবেন আমি ভোটারদের উদ্দেশ্যে বলবো পৃথিবী এগিয়ে যাচ্ছে পৃথিবী ডিজিটালাইজড হয়েছে অনেক আগেই আমরা ডিজিটাল বাংলাদেশে পদার্পণ করেছি আমরা ডিজিটাল ডিজিটালের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছি পৃথিবী থেকে আমরাও বিচ্ছিন্ন নই আমাদের সকলকেই প্রযুক্তিগতভাবে এগিয়ে যেতে হবে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেটি আমাদেরকে পূরণ করতে হলে ডিজিটাল ক্ষেত্রে সকল সুযোগ সুবিধা আমাদেরকে ব্যবহার করতে হবে ইভিএমটাও একটি ডিজিটাল পদ্ধতি এই পদ্ধতিতে অনেকেই মনে করেন যে পদ্ধতি বোঝে না না বোঝার কারণে আজকে এই ইভিএমকে e অনেক ভোটারই মনে করে এটি একটি জটিল পদ্ধতি আসলে জটিল নয় এটি সহজ পদ্ধতি যদি আমরা ব্যবহার করতে পারি ব্যবহার করতে জানি তাহলে অত্যন্ত সহজ সময় কম কম লাগে আপনার সরকারের খরচ অনেক কমে যায় হ্যাঁ যে কারণে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে যেভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেবে এটা নির্বাচন কমিশনের বিষয় আমরা সকলেই এই নির্বাচনটাকে অবাধ সুষ্ঠু নির্বাচন হিসেবে দেখতে চাইলে অবশ্যই ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে হবে আমি সর্বোপরি সর্বশেষে এটাই বলবো সকল ভোটারদের উদ্দেশ্যে আমার বার্তা আপনারা সকলেই ভোট কেন্দ্রে যাবেন আপনাদের পছন্দ মতো প্রার্থীকে আপনারা ভোট দেবেন এটা আমরা প্রত্যাশা করি অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের স্টুডিওতে আজকে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি সঠিক নেতৃত্ব সিলেকশনের মাধ্যমে এগিয়ে যাক বগুড়া এই প্রত্যাশায় আমরা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো পর্ব নিয়ে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ